নিজের মতোই হেঁটে যাচ্ছেন আশাবল আলম ওরফে হিরো আলম গিয়েছেন ইংরেজি ও হিন্দি গান তুমুল তোপের মুখে পড়েন এই গান গেয়ে তারপরও হিরো আলমের গান গাওয়া থেমে থাকে এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন মাইকেল জ্যাকসন স্বরূপে অবতরণ মঙ্গলবার বিকেলে প্রকাশিত একটি গানের মিউজিক ভিডিওতে হিরো আলমকে এই চেহারায় দেখা যাবে মিউজিক ভিডিও প্রকাশের আগে নিজের ইউটিউব চ্যানেলে শুটিং দৃশ্য প্রকাশ করেছেন হিরো আলম এই মিউজিক ভিডিওর অন্তরালে গানটিও হিরো আলম নিজেই গিয়েছেন সঙ্গে নেচেছেন রুমি হিরো আলম বলেন নতুন নতুন পরিকল্পনার ভিত্তিতে কাজ করি নতুন পরিকল্পনারই অংশ এটি আমার মনে হয় কালা মাইকেল জ্যাকসন গানটির ভিডিও মানুষের ভালো লাগবে আমি তো সব মানুষের জন্য গান বা ভিডিও করি না প্রত্যেকের একটি ভক্ত শ্রেণী রয়েছে আমারও একটি ভক্ত শ্রেণী রয়েছে যারা আমার গান দেখে ও শোনে আমি তাদের জন্যই কাজ করি আমি মনে করি আমার কাজ সবার দেখার দরকার নেই সবার শোনারও দরকার নেই যারা আমার শ্রেণীভুক্ত তারাই শুনবে তারাই দেখবে আমি তাদের জন্যই কাজ করি গানটি শিগগিরই প্রকাশ হবে বলে জানিয়েছেন হিরো আলম আশরাফুল আলম ওরফে হিরো আলম সম্প্রতি তুমুল আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন গানকে নেটিজেনরা কখনো তীর্যক মন্তব্যে বিদ্ধ করেছেন তাকে কখনো বা এক হাত নিয়েছেন আবার মামলাও খেয়েছেন তাতে তার কিছু যায় আসে না তিনি নিজের মতো চলা নীতিতে অটল প্রথম গান গেয়ে সমালোচনার বন্যাকে উপেক্ষা করে একে একে দশটি গান গেয়ে ফেলেছেন তিনি এবার মিউজিক ভিডিও সহ সামনে আসছেন গান প্রসঙ্গে হিরো আলম বলেন নিজের শখের বসেই গান করছি এখন স্টেজে প্রোগ্রামে গান করব দেশের বিভিন্ন জায়গায় যেসব কনসার্টে আমি যাই সেসব জায়গায় আমি আগে মানুষের গানে নাচতাম এখন আমি নিজেই গান গাইবো নিজেই নাচবো মানুষ যদি না চায় তাহলে আমি গান গাবো না একটা কথা আমি মানুষকে বলতে চাই মানুষ যা চায় আমি তাই করি মানুষ পছন্দ করলে আমি করি না করলে করতাম না আশরাফুল আলম দুই সালে ফেসবুক গ্রুপগুলোতে